হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে স্বাগত জানাই ফ্রি ফায়ারের নতুন একটা ভিডিওতে তো আজকে আমি তোমাদের বলবো যে ফ্রি ফায়ারে কতগুলো আপডেট আমাদের আসতে চলেছে এক হচ্ছে তোমরা ফ্রিতে একবারে ম্যাজিক কিউ পেয়ে যেতে পারো আমি তোমাদের সব বলে দেবো ডিটেলসে আর হচ্ছে সেকেন্ড আর একটা যে ক্রেজি ডিজে এতদিন ধরে যেটা গেম ওপেন করার পর আমরা যে থামনেলটা সামনে দেখতে পেতাম আর কি গেমের সামনে ওটা আর কি ড্রেসটা আমরা সবাই ভেবেছিলাম যে ইলাইপাসের সঙ্গে দেবে কিন্তু ইলাইপাসের সঙ্গে দেয়নি তো এটা আলাদাভাবে আমাদের আপডেটে আসবে তো কীভাবে আসবে আমি পুরো ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দেবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন এসো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দাও যাতে সব এরকম আপডেটের ভিডিও আগে থেকে পেতে পারো তাহলে চলো ভিডিওটা শুরু করছি তো ফার্স্টে বলে দিই যে এখানে দেখতে পাচ্ছ যে কতগুলি ইভেন্ট এখানে আসার সম্ভাবনা আছে যেখানে পঞ্চাশটা টোটাল ডায়মন্ড টোকন পেয়ে যেতে পারো এটা আমাদের সার্ভারে দেবে কিনা পাক্কা শিওর নয় কিন্তু আসার সম্ভাবনা আছে তো এটা থেকেও যেটা আসার সম্ভাবনা আছে ফার্স্ট আমি বলে দিচ্ছি আমাদের এতদিন ধরে ক্রেজি ডিজে যেটা আমাদের ওপেন থামনেলের সামনে এতদিন আমরা দেখে এসেছি সবাই বলেছিল যে এটা ইলাইভাসের সঙ্গে দেবে কিন্তু ইলাইভাসের সঙ্গে দেয়নি তো এতদিন ধরে ভাবছিলাম কী জন্য ড্রেসটা দিয়েছে তো ফাইনালি ড্রেসটা কীরকম দিয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এটা আমাদের মানে আসার চান্স নাইনটি নাইন পার্সেন্ট আছে এবার যদি ওয়ান পার্সেন্ট না আসে তার জন্য ভাই আমার কিছু করার নেই কিন্তু এটা আসার চান্স পুরো ফুল তো ড্রেসটা দেখলে সবার কেমন লাগলো সেটা বলো এই যে ডিজে যেটা আছে চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে ডিজেটা এই ক্রেজি ডিজে এই ড্রেসটা হচ্ছে কিভাবে পাবে তো তো ড্রেসটা তোমরা দেখে নিলে ওটা সিম্পল স্পিন করতে হবে ডায়মন্ড রয়্যালে হচ্ছে ডিজেটা দিয়েছে তো স্পিন করেই তোমাদের ডিজের যে ড্রেসটা আছে ওটা কালেক্ট করতে হবে তোমাদেরকে আর নেক্সট যে আপডেটটা আছে এখানে দেখতে পারো তোমরা ডায়মন্ড রয়্যাল আছে গোল্ড আছে ওয়েপেন রয়্যাল আছে নেম চেঞ্জ কার্ড আছে স্কিন গান আছে এবং ম্যাজিক কিউব তোমরা একদম ফ্রিতে পেয়ে যেতে পারো তো কিভাবে পাবে আমি তোমাদের বলে দিচ্ছি চলো এখানে দেখতে পারো একবারে সহজে জাস্ট লগিং করলে এখানে ফার্স্টে দিচ্ছে একটা হচ্ছে ওয়েপান রয়্যাল ভাউচার আর সেকেন্ড হচ্ছে মানে দ্বিতীয় দিন লগিং করলে এখানে দেবে এক হাজারটা ডায়মন্ড আর থার্ড দিন লগিং করলে দেবে হচ্ছে একটা গোল্ডেন রয়্যাল ভাউচার আর ফোর্থ দিন লগিং করলে এখানে দিচ্ছে একটা স্কিন গান আর ফিফথ দিন লগিং করলে যে লেভেল আপ যে কার্ড আছে কার্ডটা দেবে অ্যান্ড সিক্স তিন লগ ইন করলে একটা বক্স পেয়ে যাবে যার মধ্যে তুমি পেয়ে যেতে পারো ম্যাজিক কিউব এটা পুরো একদম মানে এতে ম্যাজিক কিউবও পেতে পারো বা অন্য কিছু পেতে পারো ম্যাজিক কিউব পাওয়ার চান্স আছে আর এছাড়া এখানে একটা নেম চেঞ্জ কার্ড দেবে তো এখান দিয়ে তোমরা একবারে ফ্রিতেই এই ম্যাজিক কিউবটা পেয়ে যেতে পারো তো এবার ভাই আমি আরেকটা কথা বলে দিচ্ছি যে এই ইভেন্টটা আমাদের ইন্ডিয়াতে দেবে কিনা আমার ঠিক জানা নেই বাট হচ্ছে আসার চান্স আছে আমি টোটাল এর আগেও একটা ম্যাজিক কিউব নিয়ে ভিডিও ছেড়েছি কিন্তু ম্যাজিক কিউ ইভেন্টটা আমাদের সার্ভারে খুব তাড়াতাড়ি চলে আসবে কিন্তু হয় আগে যে ভিডিওটা ছেড়েছি হয় ওই ইভেন্টটা আসবে নাহলে এই ইভেন্টটা আসবে তাহলে একবারে হয় তোমরা ফ্রিতে পেয়ে যেতে পারো মানে আর কিংবা তোমাদের ওখানে স্পিন করতে হবে সেরকম কিছু দুটোর ভেতরে একটা যে কোনো একটা আসবে আর যেটা ক্রেজি ডিসে আছে তো ওটাও আসার চান্স আছে বাট বাই চান্স যদি ভাই না আসে তো এবার নাই আমি বলছি নাইনটি নাইন পার্সেন্ট আসার চান্স আছে এই দুটো এবার যদি না আসে তাহলে হচ্ছে ভাই কিছু আমি আগে থেকেই বলে দিচ্ছি কিছু করার নেই কারণ আমি আপডেট যেখানে যা আছে আমি খুঁজে নিয়ে আগে তোমাদের দিয়ে দিচ্ছি মানে অনেক টাইম হয় যে অনেক আপডেট কিছু দেয় না কিছু ওরা আর কি আমাদের সার্ভারে দিতে চায় না যেগুলো সুবিধা বিদেশি সার্ভারে দিয়ে দেয় কিন্তু আমি সব আপডেটগুলো পাওয়ার আগে তোমাদের দিয়ে দিলাম এবার আসার চান্স আছে বেশিরভাগটাই আসে কম পরিমাণ আসতে চায় না তো এই ছিল আপডেট তো ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও আর হচ্ছে এরকম আপডেট পাওয়ার জন্য আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সবাই তাহলে আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ